দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ারবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে তোমরা নিশ্চয়ই অবগত আছো এই অধ্যায়টি অত্যন্ত বিস্তৃত পরিসরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই সকল বিষয়ের উপরে প্রিসিশন মেটাল ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যা ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের কার্যনীতি আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের কার্যনীতি গেস ডিজাইনের ক্ষেত্রে টেলরের নীতি প্লাগ এবং স্ন্যাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা সেশন শেষে যদি এগুলো আলোচনা করতে পারি এবং আশা করি সবই শেষ করতে পারবো তাহলে তোমরা এ সকল বিষয়ের উপরে এইভাবে জ্ঞান অর্জন করতে পারবে এবং অনুধাবন করতে পারবে প্রেসিশন মেজার ইনস্ট্রুমেন্টের সংখ্যা সম্পর্কে ধারণা পাবে ভার্নিয়ার ক্যালিপার এর ভার্নিয়ার কনস্ট্যান্ট বুঝতে পারবে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের কার্যনীতি ব্যাখ্যা করতে পারবে আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের কার্যনীতি ব্যাখ্যা করতে পারবে গেজ ডিজাইনের ক্ষেত্রে টেলরের নীতি অনুধাবন করতে পারবে প্লাগ এবং স্নাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জন্য নির্ধারিত যে সময়টি সেটি আমরা একটু বিভাজন করে নিতে চাই তাহাদের আলোচনা করতে আমাদের সুবিধা হবে আলোচনার জন্য পঁচিশ মিনিট বরাদ্দ রেখে আমরা ইন্ট্রোডাক্টর এই যে সেশনটি এবং আমাদের কোশ্চেনারি এবং থ্যাংকস গিভিং অংশের জন্য আমরা তিন মিনিট এবং দুই মিনিট বরাদ্দ রেখে আমাদের আলোচনায় চলে যেতে চাই আমরা গত সেশনে যে আলোচনা করেছিলাম সেটি একটা রিক্যাপিং বা রিভিউ করতে চাই আমরা গত সেশনে কি আলোচনা করেছিলাম নন প্রিসিশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা আলোচনা করেছিলাম কম্বিনেশন সেটার গঠন কাঠামো এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম surface plate angle plate V ব্লকের ব্যবহার এবং যত্ন নিয়ে আমরা কথা বলেছিলাম নন প্রিসিশন মেজারমেন্টের সংজ্ঞায় আমরা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের মেইন স্কেল যেটি থাকবে তার দ্বারা যতটুকু পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ গ্রহণ করা সম্ভব সেখানেই ও সীমাবদ্ধ থাকবে এর থেকে অধিক সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব নয় এমন যে মেজার ইনস্ট্রুমেন্টগুলো সেগুলি হবে হচ্ছে non precision measure instrument combination সেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম মূলত মানে চারটি অংশ নিয়ে গঠিত বিভিন্ন কাজে সেটি ব্যবহৃত হতে পারে গোটা কম্বিনেশন সেটটি চারটি অংশের নাম হচ্ছে রুলার বা ব্লেড একটি হচ্ছে সেন্টার হেড একটি প্রোটেক্টর হেড একটি হচ্ছে স্কোয়ার হেড এইভাবে আমরা আলোচনাটি শেষ করেছিলাম আশা করি তোমরা তারপরে বিস্তৃত অনুশীলন করেছে এবং অনুধাবন করতে পারছো মূলত অধ্যায়টি সম্পর্কে কি বলা হয়েছিল আমরা আজকের আলোচনায় চলে যেতে চাই প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রিসিশন মেটিং ইনস্ট্রুমেন্টের সংখ্যা এক্ষেত্রে আমরা কতগুলো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের চিত্র অবলম্বন করতে চাই প্রথমে vernier calliper depth vernier micrometer তারপরে হচ্ছে outside vernier micrometer non precision measuring ইনস্ট্রুমেন্টের আমরা যে সংজ্ঞা গত সেশনে শুনেছি এবং পড়েছি এবং জেনেছি এবং এখন যে আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের চিত্রগুলো দেখলাম এখান থেকে আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞাটি কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নিয়ে আমরা অনুধাবন করতে চেষ্টা করব প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কী বুঝায় প্রথম বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যটি আমরা এভাবে উল্লেখ করতে চাই যেখানে সূক্ষ্ম মাপের প্রয়োজন হবে এমন কাজে ব্যবহৃত হয় যে সকল মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো তাহলে সেগুলোকে বলা হবে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এরকম ঠিক নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যা বলা হচ্ছে তার বিপরীত যে মাপন যন্ত্রের যে দৃশ্যমান স্কেলটি থাকবে তার উপরেই সেটি মাপ রেখাটি সীমাবদ্ধ থাকবে না তার থেকেও আরও অধিকতর সূক্ষ্ম মাপ নেওয়া যাবে কোনভাবে সেখানে অতিরিক্ত একটি স্কেল বা গ্র্যাজুয়েশন থাকবে এবং থাকতেই হবে এবং এটি হচ্ছে একটি দারুণ বৈশিষ্ট্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এবং মনে রাখবে একটি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কতটুকু সূক্ষ্ম মাপ নেওয়া যাবে শুধুমাত্র নির্ভর করবে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের এই স্কেলটির উপরে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের জন্য একই রকম সূক্ষ্মতা নির্ভর করবে না ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট সেটি পার্থক্য হবে অর্থাৎ ভেরি করবে আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়ে ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যায় এখানে আমরা ভার্নিয়ার ক্যালিপার এমন একটি মেজার ইনস্ট্রুমেন্ট আমি প্রত্যাশা করি এবং নিশ্চিত করে অনু মনে করতে পারি যে তোমরা এই ইনস্ট্রুমেন্টটি অনেক ছোটোবেলা থেকেই ব্যবহার করে আসছো এখানে আমরা যদি একটু কল্পনা করি আমরা মনে করতে পারবো যে এর উপরে যে ভাইনের স্কেলটি থাকে তা কিন্তু কতগুলো দাগ দেওয়া থাকে এবং এই স্কেলটি মেইন স্কেলের সঙ্গে এমনভাবে সাজুজ্য অবস্থা থাকে তার একটি সম্পর্ক থাকে আমরা খুব সরলভাবে যদি একটি উদাহরণ কল্পনা করি তাহলে এরকম মনে করতে পারি যে ভার্নিয়ার স্কেলটি মোট বিশ ভাগে বিভক্ত যদি আমরা মেট্রিক সিস্টেমে চিন্তা করি তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেইন স্কেলের যে আন্ত সম্পর্ক থাকে সেখানে ভার্নিয়ার স্কেলে যতগুলো দাগ থাকবে মেইন স্কেলে তার থেকে একটু কম দাগ থাকবে এই সম্পর্কটি উপর ভিত্তি করে তো ভার্নিয়ার স্কেল তৈরি হয় এবং ভার্নিয়ার কনস্ট্যান্টের হিসাব করা হয় সে আমরা এই স্কেলটি যে উদাহরণটি দিতে চাচ্ছি সেখানে মনে করি মেইন স্কেলের ভাগ সংখ্যা উনিশটির সঙ্গে সেটি সম্পর্ক এবং অতটুকু জায়গায় সে আবৃত করে রাখে তাহলে উনিশ মিলিমিটার জায়গা সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এই সম্পর্কটি বলতে পারি যে মেইন স্কেলের উনিশ ভাগ সমান সমান মাইনের স্কেলের বিশ ভাগের মান তাহলে কি আমরা এরকম একটি সম্পর্কের কথা বলতেই পারি যে মেইন স্কেলের এক ভাগের মান ভাইনের স্কেলের এক ভাগের মান থেকে একটু বড় এই যে বড় এবং ছোট মানের যে একটু পার্থক্য এই পার্থক্যটি নির্ণয় করে দেবে ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণটি কি হবে এবং এই পার্থক্যের মাধ্যমেই ভ্যান্ডের কনস্টের সংজ্ঞাটি প্রতিপাদন করতে হবে তাহলে ভ্যান্ডের কনস্টের সংজ্ঞা আমরা এভাবে বলতেই পারি ভ্যান্ডের constant is equal to main স্কেলের এক ভাগের মান এবং ভ্যান্ডার স্কেলের এক ভাগের মানে পার্থক্যের সমান এবং এই যে ভিত্তি সংজ্ঞা এই যে ভিত্তি সমীকরণ এর উপরেই ভিত্তি করি এটাকে বিবেচনা করি ভার্নিয়ার কনস্ট্যান্টকে নানাবিধভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে নানাবিধভাবে সমীকরণবদ্ধ করা যেতে পারে এবং করা হয়ে থাকে কিন্তু ভিত্তি সংজ্ঞা হচ্ছে এটি আরেকটি বিষয় কিন্তু মনে রাখবে সেটা হচ্ছে নির্দিষ্ট একটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ভাইনিয়ার কনস্ট্যান্টের মান নির্দিষ্ট এবং একই সাথে তার একটি নির্দিষ্ট এককও থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটারই আরেকটি উদাহরণ আমরা খেয়াল করার চেষ্টা করি আমরা চিত্রে একটি ভাইনার ক্লিপার দেখতে পাচ্ছি এটার মাধ্যমে উদাহরণটি দিয়ে আলোচনা করার শুরুতেই একটু ধরে নিতে চাই যে আমরা কিভাবে এটিকে আলোচনা করা শুরু করব প্রথমে মনে করি যে মেইন স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এম এস দিয়ে প্রকাশ করবো ভাইনিয়ার স্কেলের ভাগ সংখ্যা বি দিয়ে প্রকাশ করবো ভাইনিয়ার কনস্ট্যান্টকে বিসি দিয়ে প্রকাশ করবো চিত্রে আমরা যে ভাইনিয়ার ক্যালিপারটি দেখতে পাচ্ছি সেখানে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো ভাইনিয়ার স্কেল মোট বিশ ভাগে ভাগ করা আছে সেই জায়গাটুকু মেইন স্কেলের যে মেট্রিক স্কেল সেখানে উনচল্লিশ মিলিমিটার বা উনচল্লিশ ভাগকে আবৃত করে আসে তাহলে আমরা ইকুয়েশনটি এরকম করে লিখতেই পারি এক নম্বর ইকুয়েশন আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ ভিএসডি ইজ উনচল্লিশ এমএসডি তাহলে এক ভিএসডি কে আমরা এইভাবে সমীকরণবদ্ধ করতে পারি মেইন স্কেলের সঙ্গে যে এক দশমিক নয় পাঁচ এমএসডি এই যে এক নম্বর ইকুয়েশন যেভাবে আমরা সম্পর্ক তৈরি করলাম বিশ ভিএসডি ইজ উনচল্লিশ এমএসডি এটার উপর ভিত্তি করেই কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের সমীকরণটিকে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব এবং করতেই হবে তাই তাহলে আমরা কি বলতে পারি যে ভার্নিয়ার কনস্ট্যান্টকে বিবেচনা করতে হবে মেইন স্কেলের দুই মিলিমিটার বা দুই এমএসডি এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানে পার্থক্য সমান হিসেবে কারণ এই টুকু জায়গার মধ্যেই পার্থক্যটি তৈরি হবে এবং এই পার্থক্যটিকে ভিত্তি করে ভার্নিয়ার কনস্ট্যান্টকে মান বের করতে হবে তাহলে ভিসি এগুলো দুই এমএসডি বিয়োগ এক ভিএসডি এগুলো দুই এমএসডি বিয়োগ উনচল্লিশ বাই বিশ এমএসডি তাহলে এই চিত্রে যে ভার্নিয়ার ক্যালিপারটি দেখানো হচ্ছে তার ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে মান কত হবে সেটা হবে ভিসি ইজ ইকাল টু এক বাই বিশ এমএসডি সমান সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার এটি হচ্ছে এই চিত্রে প্রদর্শিত ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা একটু অতিরিক্ত কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের প্রায় বিভ্রান্তি তৈরি করে ভার্নিয়ার কনস্ট্যান্ট লিস্ট কাউন্টের বিষয়টি আমরা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের সঙ্গে এখান থেকে জেনেই গেলাম তাই না লিস্ট কাউন্ট বলতে কোনো মেজার ইনস্ট্রুমেন্টের এটাই বুঝি যে সর্বনিম্ন কতটুকু মাপ গ্রহণ করা যায় তাই না তাহলে ভার্নিয়ার স্কেলযুক্ত কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্টকে আমরা কি বলে অভিহিত করব সেটা বলতে হবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার তাহলে সেটির মান কেমন হবে সেটা কিন্তু প্রকারান্তরে ভার্নিয়ার কনস্ট্যান্টের সম পরিমাণ হবে তাই লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ারকে আমরা সংজ্ঞায়িত করব সূত্রবদ্ধ করব সমীকরণবদ্ধ করবো এইভাবে least count of vernier is equal to main স্কেলের এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের পার্থক্যের সমান আশা করি তোমরা এটা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ঠিক পরের আলোচনায় চলে যেতে চাই ভার্নিয়ার বিবেল প্রোটেক্টরের কার্যনীতি এখানে আমরা সকল অংশগুলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিব এবং পরিমাপ কৌশল সম্পর্কে একটু আলোচনা করব তারপরে কি করে মোট হিসাবটি করতে হয় সেটি আমরা একটু আলোচনা করতে চাই খেয়াল করে দেখো চিত্রে সকল অংশগুলোকে চিহ্নিত করা আছে এবং আমি মোট দশটি অংশকে তোমাদেরকে একটু শ্রেণীবদ্ধ করে দেখানোর চেষ্টা করেছি ব্লেড একটি গুরুত্বপূর্ণ অংশ যে কিনা মূল বিভেল প্রোটেক্টরকে ধারণ করে রাখে এবং এর উপর দিয়ে বিভেল প্রোটেক্টরকে যে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখতে পারে ব্লেড ক্লাম্পের মাধ্যমে বিম হচ্ছে বিভেল প্রোটেক্টরের সঙ্গে দৃঢ়ভাবে একই সূত্রে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে তৈরি হয় বিম একটি দণ্ড যা খুব সরল রেখায় তৈরি এই বিম এবং ব্লেডের মধ্যে বস্তুকে আটকে রেখে আমরা কোন মাপ মেপে থাকি এবং মাপা হয় এই বিম এবং ব্লেডের মধ্যে যখন বস্তুকে আবদ্ধ করা হয় তখন কিন্তু এটাকে দৃঢ়ভাবে বিম এবং ব্লেডকে আটকে রাখার জন্য ক্লাম্প নামক যে স্ক্রুটি সেটি আমরা ব্যবহার করে থাকি এবং এর মধ্যে বস্তুকে আবদ্ধ করার পরে যদি মনে হয় আরেকটু সমন্বয় করার দরকার আছে ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেল এবং এদের মধ্যে পার্শ্ব তলকে তাহলে ফাইন অ্যাডজাস্টিং নটটাকে ব্যবহার করা হয় মেইন স্কেল এবং ভার্নের স্কেল দারুণ দুটো স্কেল যে দুটো স্কেলের সাহায্যে আমরা পাঠ গ্রহণ করব এবং গ্রহণ করা হয় সেটি হচ্ছে ডায়াল নামক যে চাকতিটি থাকে যে চাকতির উপরে মেইন স্কেলটি অঙ্কন করা থাকে তিনশো ডিগ্রি প্রত্যেকটি দাগ এক এক ডিগ্রি চিহ্নিত করে কিন্তু বিষয়টি হচ্ছে জিরো থেকে নব্বই ডিগ্রি জিরো থেকে নব্বই ডিগ্রি এইভাবে বিপরীতভাবে দাগাঙ্কন করা থেকে জিরো থেকে ষাট ডিগ্রি এইভাবে না এটি কিন্তু মনে রাখার বিষয় আর সুইবেল প্লেট যেটা কিনা ডায়ালের উপরে আরেকটি প্লেট যেটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আকারে ঘুরতে পারে নড়াচড়া করতে পারে তার উপরে ভাইনের স্কেলটা অঙ্কন করা থাকে বিম এবং ব্লেড যখন সমান্তরাল অবস্থাকে তখন ভাইনের স্কেলের জিরো রেখা এবং মেইন স্কেলের জিরো রেখা একই বরাবরভাবে অবস্থান করে কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এবং বোঝার হচ্ছে বিষয় হচ্ছে এটি যে ভাইনের স্কেলের জিরো রেখার দুই পাশেই বারো ভাগ বারো ভাগ করে চব্বিশটি দাগ দেওয়া থাকে প্রত্যেকটি বারো ভাগকে কল্পনা করা হয় মনে করে নেওয়া হয় যে এক মিনিট কৌণিক দূরত্ব সে ধারণ করে আছে তাহলে বারো ভাগ সমান সমান সরি আমার বলা ভুল হয়ে গেল এক ডিগ্রি পরিমাণ কৌণিক দূরত্ব সে ধারণ করে আছে তাহলে বারো ভাগকে প্রত্যেকটি ভাগকে বিবেচনা করা হয় পাঁচ মিনিট করে সে কৌণিক দূরত্ব অতিক্রম করছে বা ধারণ করে আছে কারণ এক ডিগ্রি সমান সমান কিন্তু ষাট মিনিট তাহলে বারো ভাগ সমান সমান আমরা বলতে পারবো প্রত্যেকটি ভাগ পাঁচ মিনিট পরিমাণ কৌণিক দূরত্বকে সে আবৃত করে আছে বা ধারণ আছে কিন্তু মেইন স্কেলের সঙ্গে সম্পর্কটি হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের যে বারো ভাগ মেইন স্কেলের তেইশ ডিগ্রি সমান জায়গাকে সে আবৃত করে থাকে বা ধারণ করে থাকে এই আন্তঃ সম্পর্ক নিয়েই কিন্তু এই মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের অর্থাৎ এই যন্ত্রের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার বের করা হয় বা হিসাব করা হয় আমরা চলে যাই পরের অংশে চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিম এবং ব্লেডের মধ্যে কতভাবে সমন্বয় করে বিভিন্ন রকমের সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণকে আমরা পরিমাপ করতে পারি তোমাদেরকে একটু দেখানোর জন্য এতভাবে সময় না করা যায় তাই আমি চিত্রটি দেখিয়ে দিলাম আমরা যে মাপগুলো নিব সেখানে এমন মাপ হতে পারে যে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে যখন জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে বস্তুর কোণের মাপ হবে তখন আমরা সরাসরি স্কেল থেকে যে পার্টটি পাবো সেটি গ্রহণ করবো যদি এমন হয় নব্বই ডিগ্রির বেশি তখন কিন্তু আমাদেরকে যেহেতু ডায়ালের উপরে জিরো থেকে নব্বই ডিগ্রি জিরো থেকে নব্বই ডিগ্রি বিপরীতভাবে থাকে তাই আমরা এখানে পরিপূরক কোনো ধারণা থেকে টার্গেট কোনটাকে হিসাব করার জন্য যে মানটি পাবো সেটি একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে আমরা বের করে নেব এবং সর্বশেষ আরেকটি জিনিস মনে রাখার বিষয় যেহেতু বিমটি ব্লেডের সাপেক্ষে যে কোনো দিকে মুভ করতে পারে তাই মেইন স্কেলে জিরো রেখা যেদিকে সরবে বামে ডানে তার সাপেক্ষে আমরা মাপ নিতে পারি এবং পারা যায় এটি আমরা মনে রাখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাপ নেওয়ার পদ্ধতিটি যখন আমরা শুরু করব তখন আমাদের প্রথম ধাপটি হবে যে মেইন স্কেল এবং ভ্যানের স্কেলের জিরো লাইন এররকে চেক করে নেওয়া এবং তারপরেই হচ্ছে ভ্যানের স্কেলের জিরো মেইন স্কেলের কতগুলো ডিগ্রি তাকে অতিক্রম করেছে সেটি নোট নেওয়া এবং সর্বশেষ হচ্ছে ভাইনিয়ার স্কেলের কোনতম দাগটি কত সংখ্যক ভাগ সংখ্যাটি মেইন স্কেলের যে কোনো দাগে বরাবর মিলেছে সেই ভাইনিয়ারের দাগ সংখ্যাটি আমাদের নোট নেওয়া তাহলে আমরা মোট পরিমাপটি করতে পারব তার আগে আমাদের লিস্ট কাউন্টের হিসাবটি করে নিতে হবে তাহলে লিস্ট কাউন্টের হিসাবটি কেমন হবে একটু আগে যেরকম বলেছিলাম ভার্ডের স্কেলের মোট চব্বিশ ভাগ মেইন স্কেলের ছিচল্লিশ ডিগ্রি কোণকে দখল করেছে এই সম্পর্ক থেকে আমাদের লিস্ট কাউন্টের হিসাবটি করে নিতে হবে সেটা কেমন মেইন স্কেলের দুই ডিগ্রি কৌণিক দূরত্বের পরিমাণ হবে হচ্ছে ভাইনের স্কেলের এক ভাগের কৌণিক দূরত্বের পরিমাণ পার্থক্য সমান এখান থেকে আমরা আমরা কিন্তু লিস্ট কাউন্ট অফ ভাইনিয়ারের পরিমাণটি বের করে ফেলতে পারবো তাই না তাহলে মোট পরিমাপের সূত্রটি কেমন হবে অতিক্রান্ত পূর্ণ ডিগ্রির ভাগ সংখ্যা গুণ এক ডিগ্রি যোগ লিস্ট কাউন্ট ইনটু মেইন স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অতিক্তর মিলেছে এমন বাইনারি স্কেলের ভাগ সংখ্যা ঠিক এইভাবে যদি সকল মান আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা মোট পরিমাপটি বের করতে পারব আশা করি তোমরা সকল বিষয়গুলো পরিষ্কার করে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আউটসাইড ভাইনার মাইক্রোমিটারের কার্যনীতি এখানেও ঠিক একইভাবে আমরা সকল অংশের সঙ্গে তোমাদেরকে প্রথম পরিচয় পরিচয় করিয়ে দিয়ে আমরা পরিমাপ পদ্ধতি এবং পরিমাপের হিসাবটি নিয়ে আলোচনা করব দশটি অংশ এখানে আছে গুরুত্বপূর্ণ অংশ ফ্রেম একটি গুরুত্বপূর্ণ অংশ প্রধানতম গুরুত্বপূর্ণ অংশ যেখানে সকল অংশকে ধারণ করে রাখে অ্যানভিল এক প্রান্তে থাকে এবং তার সঙ্গে সমন্বয় করে স্পিন্ডাল রেসিপ্রোকেটিং মোশনে সুস্থিরভাবে খুব মসৃণভাবে একটি নাটের মধ্য দিয়ে আসা যাওয়া করবে কারণ কি স্পিন্ডেলের অপর পাশেই থাকে হচ্ছে অপর প্রান্তেই থাকে হচ্ছে থ্রেডেড পোর্শন যে থ্রেডেড বা স্ক্রু বা প্যাচ বিশিষ্ট জায়গাটি নাটের মধ্য দিয়ে আসা যাওয়া করবে রেসিপ্রোকেটিং মোশনে এবং এই সে থ্রেডেড পোর্শনের অপর প্রান্তে থাকে হচ্ছে থিম্বল যুক্ত যে থিম্বলটি স্লিপ বা ব্যারেলের উপরে সংযুক্ত থাকে স্লিপ বা ব্যারেল কি করে সে একটি পাইপ আকৃতি ফাঁপা পাইপ আকৃতির যে কিনা গোটা থ্রেডেড পোর্শনকে আবৃত করে আমাদের ফ্রেমের সঙ্গে সংযোগ থাকে স্লিপের উপরে অঙ্কন করা থাকে হচ্ছে মেইন স্কেল ভার্নিয়ার স্কেলগুলো এবং থিম্বলের প্রান্তটি যেটি স্লিপের উপরে চড়ানো থাকে সেটি প্রান্তে বিভেল করা থাকে যার উপরে থিম্বল স্কেল বা সার্কুলার স্কেল অঙ্কন করা থাকে যাকে পঞ্চাশ ভাগে বিভক্ত করা থাকে ইউজিএল এবং থিম্বলের অপর প্রান্তে থাকে র্যাসেট নামক একটি অংশ যেটি দিয়ে আমরা অ্যানভিল এবং স্পেন্ডেলের মধ্যে যখন বস্তুকে আবদ্ধ করব তখন তার সাথে চূড়ান্ত প্রেশারটি বা চাপটি দিয়ে আমরা বস্তুকে আবদ্ধ করব এবং আবদ্ধ করা শেষ হয়ে গেলে মাপটি পাঠ করার পূর্ব মুহূর্তে আমরা স্পিন্ডালকে লক করে দেওয়ার জন্য যদি কিনা মাপটি সরে না যেতে পারে নড়ে না যেতে পারে নষ্ট না হয়ে যেতে পারে এর জন্য লক কিং ডিভাইসটি দিয়ে আমরা সেটিকে লক করে দিয়ে আমরা পাঠ নেওয়ার কাজটি শুরু করব এভাবে আমাদের পাঠ নেওয়ার কাজটি শুরু করতে হবে আমরা চলে যাই তাহলে স্ক্রু কি করে কাজ করে সেটি একটু জানার জন্য মূলত স্ক্রুয়ের ঘূর্ণন মাপকে বিবেচনায় নিয়ে ক্ষুদ্র দূরত্বকে বৃহত্তর দূরত্বে রূপান্তর করার মাধ্যমে এই বিষয়টিকে বিবেচনা নিয়েই মাইক্রোমিটার কাজ করে থাকে স্ক্রুয়ের এই যে নীতি সেটাকে বিবেচনা করেই ক্ষুদ্র দূরত্বকে কয়েক গুণ বৃদ্ধি করে স্কেলে প্রদর্শন করা হয় এবং এইভাবেই মাইক্রোমিটার কাজ করে থাকে ঠিক এই দুটো কথাকে আমরা যদি এইভাবে উপস্থাপন করি যে নির্দিষ্ট একটি স্ক্রুয়ের ক্ষেত্রে ঘূর্ণনের পরিমাণকে তার অক্ষীয় যে ধ্রুবক চলাচলের পরিমাণ যেটাকে লিড দ্বারা প্রকাশ করে তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত করা হবে বা করা হয় যেটা কিনা আমরা প্রথমে বললাম এবং তারপরে হচ্ছে সেই যে দূরত্বটি আমরা পাবো সেটিকে কয়েক গুণ বৃদ্ধি করে পরিধিত স্ক্রু প্রদর্শন করা হবে যেমন একটি সুনির্দিষ্ট লিড এবং মেজর ডায়া বিশিষ্ট স্ক্রুয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অক্ষীয় দূরত্বকে সেটা হতে পারে পূর্ণ দূরত্ব এক পাক ধরে যতটুকু যায় সেটি হতে পারে আংশিক দূরত্ব হতে পারে কয়েক গুণ বৃদ্ধি করে পরিদৃষ্ট স্কেলে প্রদর্শন করা হয় আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি মনে করা যাক একটি স্ক্রু গ্রহণ করলাম যা লিডের পরিমাণ পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং মেজর দেয়া দশ মিলিমিটার তাহলে ঘটনাটি কি দাঁড়াবে এই অবস্থায় এর পরিধির দৈর্ঘ্য কত দশ মাইল তাই না তাহলে পয়েন্ট ফাইভ মিলিমিটার অক্ষীয় দৈর্ঘ্য কোন ক্ষেত্রে যদি কিনা ওটাকে এক পাক ঘুরায় তাই না এটি যখন আমরা এক পাক ঘুরালে পরিধি মোট কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো কতটুকু এক একবার ঘুরলে পরিধির দৈর্ঘ্য কতটুকু হয় আমরা খেয়াল করে দেখি দশ পাঁচ মিলিমিটার একত্রিশ দশমিক চার মিলিমিটার তাহলে পয়েন্ট ফাইভ মিলিমিটার অক্ষীয় দৈর্ঘ্যকে আমরা কিন্তু একত্রিশ দশমিক চার মিলিমিটার পরিদস্থ দৈর্ঘ্যের স্কেলে রূপান্তর করে দেখতে এবং পড়তে সুবিধা পেয়ে গেলাম এই অবস্থাটিকেই মাইক্রোমিটার ব্যবহার করে আমাদেরকে কাজে সুবিধা করে দেয় এটাই হচ্ছে মাইক্রোমিটারের কাজের নীতি এই অবস্থার মাধ্যমে আমরা একটি কমেন্টস করতে পারি কিন্তু স্ক্রুয়ের লিডের দৈর্ঘ্য যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে এর সূক্ষ্মতা বাড়াতে পারি একই সাথে অথবা এককভাবে যদি সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা বৃদ্ধি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা যন্ত্রের সূক্ষ্মতা বাড়িয়ে নিতে পারি আশা করি তোমরা বিষয়টি উদ্ভাবন করতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন কিভাবে গ্র্যাজুয়েশনগুলো থাকে সেগুলোকে দেখার চেষ্টা করি তোমরা এগুলো সব জানো যে রেফারেন্স লাইনের মেইন স্কেল যেটা থাকে সে রেফারেন্স লাইনের উভয় পাশে অথবা এক পাশে মিলিমিটার দাগটা একটু বড় এবং হাফ মিলিমিটার দাগটা ছোট করে আঁকা থাকে তারপরে থিম্বল স্কেলটি তো আমরা আগেই বলেছি যে বিভেল প্রান্তে থাকে এবং পঞ্চাশ ভাগে থাকে তাহলে এইভাবে যদি হয় হাফ মিলিমিটার যদি লিড হয় তাহলে ওর এক ভাগের মান হবে zero point zero one millimetre এবং যদি যা বলতে চাচ্ছি উদাহরণে যা দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে যদি হয় তাহলে এই মাপ বিশিষ্ট এইভাবে দাগাঙ্কিত বিশিষ্ট একটি ভাইন্ডার মাইক্রোমিটারের আমাদের লিস্ট কাউন্ট অফ ভাইন্ডারের মান হবে zero point zero one millimetre কেন এখানে ভাইন্ডার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে দশ যার মেইন স্কেল হিসেবে গ্রহণ করা হবে সার্কুলার স্কেল বা থিম্বল স্কেলে যেটা কি নয় দাগের সঙ্গে মিলবে তাহলে এর লিস্ট কাউন্ট অফ ভাইন্ডার হবে zero point zero one millimetre আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাব গ্রহণ পদ্ধতির প্রথম স্টেপটি হবে হচ্ছে পূর্ণ মিলিমিটার ঘর কতগুলো অতিক্রম করলো তারপরে হাফ মিলিমিটার ঘরটি অতিক্রম করলো কিনা সেটি বিবেচনা নিতে হবে যদি করে থাকে তাহলে আমরা সেটা নোট নিব তারপরে দেখতে হবে থিম্বল স্কেলের কততম ভাগ সংখ্যা রেফারেন্স লাইন অতিক্রম করতে যাচ্ছে করেনি যা করতে চাচ্ছে সেটি আমরা নোট নিব তারপরে সর্বশেষ ধাপটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের কততম ভাগ বা ভাগ সংখ্যা সার্কুলার বা থিম্বল স্কেলের সঙ্গে বরাবর মিলেছে ভ্যালু স্কেলের সেই দাগ সংখ্যাকে আমরা নোট নিয়ে মোট পরিমাপ হিসাব করবো তাহলে মোট পরিমাপের ইকুয়েশনটি কেমন হবে মোট পরিমাপ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত পূর্ণ মিলিমিটার ভাগ সংখ্যা গুণ এক মিলিমিটার যোগ পয়েন্ট ফাইভ মিলিমিটার যোগ অতিক্রম করতে যাচ্ছে এমন থিম্বল স্কেলের ভাগ সংখ্যা গুণ zero point zero one millimetre যোগ থিম্বল স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অধিকতর বরাবর মিলেছে এমন ভাইনের স্কেলের ভাগ সংখ্যা গুণ লিস্ট কাউন্টের পরিমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে যদি আমরা সকল মাপগুলো গ্রহণ করতে পারি এবং ইকুয়েশনে আমরা বসিয়ে দেই তাহলে মোট পরিমাণের হিসাবটি আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরের আলোচনায় চলে যেতে চাই এবং সেটি একটি নতুন বিষয় গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি এই বিষয়টি আলোচনা প্রথমে গেজ কি সে বিষয়টি একটু তোমাদেরকে বলে নিতে চাই গেজ হচ্ছে একটি মেজারিং ডিভাইস ইনডিরেক্ট কারণ কি এর দ্বারা সরাসরি কোনো মাপ পাবো না কিন্তু ইন্সপেকশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কোনো একটি যন্ত্রাংশ নির্দিষ্ট মাপসীমার মধ্যে আছে কি নেই এই সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন আকারের বিভিন্ন উদ্দেশ্যে গ্যাস ব্যবহার করা হয় এবং এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে মিস্টার টেইলর গ্যাস ডিজাইনের ক্ষেত্রে দুটো নীতি উনি দুটো স্টেটমেন্ট বা বিবৃতি আকারে দিয়েছেন আমরা সে দুটো দেখার আগে আমরা একটি চিত্র সম্পর্কে একটু বলে নিতে চাই আমরা যে চিত্রটিতে উদাহরণটি তৈরি করতে চাচ্ছি সেটি একটা হলোশেপকে বিবেচনা করেছি যার মিনিমাম ব্যাস হচ্ছে এ এবং ম্যাক্সিমাম ব্যাস হচ্ছে বি মিনিমাম ব্যাস যখন এ তখন কিন্তু এর লোয়ার লিমিটেটি এবং এই অবস্থায় আর সকল জায়গাতে কিন্তু ভরাট শুধু এ ব্যাসটুকু ফাঁকা অর্থাৎ ছিদ্র এতটুকু আর যখন বি ব্যাস এর ম্যাক্সিমাম লিমিট তখন কিন্তু গোটা জায়গাটি হলো বা ফাঁপা আর সামান্য মেটাল এখানে আসে এটি হচ্ছে জব বা ওয়ার্ক পিস আর এর পাশে একটি গো গেজ দিয়ে আমরা এটাকে পরীক্ষা করব চেক করব আর এই পাশে নট গো গেজ দিয়ে এখানে পরীক্ষা করব এটি এই অবস্থায় আমরা দুটো স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করি কি বলেছে যে বস্তুর বাহ্যিক বা অভ্যন্তরীণ যে কোনো ধরনের মাপের ক্ষেত্রে অর্থাৎ আমরা এখানে অভ্যন্তরীণ মাপকে চেক করে তোমাদেরকে বলতে চাচ্ছি কিন্তু বাহ্যিক মাপের ক্ষেত্রে একই রকম বক্তব্য সত্য হবে গো গেজ ডিজাইনে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হবে আমরা গো গেজ যখন ডিজাইন করব তখন দেখো এই অবস্থায় যখন এই প্রান্তটি এর মধ্য দিয়ে যাবে তখন কিন্তু এই জবের পরিপূর্ণ জায়গাটি প্রায় ভরাট সামান্য একটু ফাঁকা এই অবস্থাটি ওরা বলতে চাচ্ছে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন আবার যখন নর্গো গেজের ক্ষেত্রে বি নামক ডায়াটি দিয়ে গোটা জায়গাটি হলো বা হোল আছে গর্ত আছে ফাঁপা আছে সামান্য অংশটি মেটাল দ্বারা ভর্তি তাহলে এখানে মিনিমাম মেটাল তাই বলতে চাচ্ছে গো গেজ ডিজাইনে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হয় নট গো গেজ ডিজাইনে মিনিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হয় ঠিক দ্বিতীয় স্টেটমেন্টে উনি বলতে চেয়েছেন যে গো গেজ ডিজাইনে একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হয় আর নট গো গেজ ডিজাইনে একবারে মাত্র একটি মাপকে বিবেচনা করা হয় এটি আমরা একটু বিস্তৃত পরিসরে বুঝতে চাই প্রথমেই বলতে চাই not go gauge not go যদি আমরা এটা হয় মনে করি এই গেসটি যদি আমরা এই ছিদ্রটি নির্দিষ্ট সীমার মধ্যে তৈরি হয়েছে কিনা এটি আমরা পরীক্ষা করতে চাই চেক করতে চাই তাহলে এই গেসটি তো নির্দিষ্ট সীমার মধ্যে আমরা তৈরি করেছি তাই না তাহলে এটি আমরা দিয়ে দেখব দেখব কি বি নামক যে ছিদ্রটি করা হয়েছে সেটির মধ্যে এটি যাচ্ছে না যখনই যাবে না তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো হ্যাঁ এই ছিদ্রটি আমার নির্দিষ্ট সীমার মধ্যে তৈরি হয়েছে অর্থাৎ এর ম্যাক্সিমাম লিমিটটা হওয়া দরকার ছিল বি যেহেতু এটি যাচ্ছে না তাহলে ম্যাক্সিমাম লিমিট বির থেকে একটু কম আছে তাহলে গ্রহণযোগ্য যদি চলে যেত তাহলে নিশ্চয়ই বীর ডায়াটি একটু বড় হয়ে তাহলে এটি গ্রহণযোগ্য হতো না তাহলে আমরা মনে করি যাচ্ছে না যেহেতু তাহলে এটি সীমার মধ্যে আছে গ্রহণযোগ্য এটি একটি মাত্র সিদ্ধান্ত দিতে পারলে একটি মাপ আমি পেয়ে গেলাম ওকে বাদ গগেজ যখন ডিজাইন করব তখন কি ঘটনাটা ঘটবে সে কিন্তু এর মধ্যে যাবে এবং যাওয়ার কারণে আমাকে সিদ্ধান্ত দিবে যে আমার যে মাপটি এ পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে একটু কি আসে একটু কম আসে এই পর্যন্ত নামতে পারতো তার থেকে একটু কম আসে তাই তো তার থেকে একটু কম আসে অর্থাৎ এই সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারত আমি সর্বনিম্ন কথাটি যদি বলি তাহলেও কিন্তু আমরা বিভিন্নভাবে বুঝে নিতে পারবো অর্থাৎ সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারতো সর্বনিম্ন এই পর্যন্ত আমি যদি লোয়ার লিমিটের কথা বলি তাহলে হ্যাঁ সর্বনিম্ন এই পর্যন্ত সে ব্যাসটি নামতে পারতো ওকে ফাইন সর্বনিম্ন নামতে পারতো তাহলে আমরা এই গ্যাসটি যখন এ নামক সিদ্ধের মধ্য দিয়ে প্রবেশ করবে তখন আমি এটাই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা ব্যাসটি যথাযথভাবে তৈরি হয়েছে এ ব্যাসটি যতটুকু থাকা দরকার তার থেকে একটু কি আছে একটু বেশি আছে তার আমি মানে আমার বস্তুটি গ্রহণযোগ্য ওয়ার্ড গ্রহণযোগ্য কিন্তু যদি এমন হয় যে গো গেসটি দৈর্ঘ্য এই পরিমাণ অথবা দৈর্ঘ্য একেবারে ছোট এই অবস্থায় এই ছিদ্রটি একটু বাঁকা কাঠ ছিদ্রযুক্ত তখন আমাদের কি হতো এই গৌগেষ্টিতের মধ্য দিয়ে পুরোটাই চলে যেত অথবা এত লম্বা হলে পুরোটা যেত না সামান্য একটু যেই আর যেত না তাহলে আমি সিদ্ধান্ত পরিতে পারতাম না কার্ড যে হোলটা আছে সেটি ঠিকঠাক মতো কার্ড কার্ভলেসটি হয়েছে কিনা এই অবস্থায় ইনি বলতে চাচ্ছেন যে বোগেসটি শুধু এই ব্যাস বা চওড়ার দিকেই তৈরি করলে হবে না এই ডিজাইনটি হতে হবে কতটুকু দৈর্ঘ্যের হবে সেটাও কিন্তু একই সঙ্গে আমাকে ঠিকঠাক মতো ডিজাইন করে তৈরি করতে হবে যাতে কিনা এর কার্ডনেসটিও আমি একই সঙ্গে পরীক্ষা করতে পারি তাই গোগেজ ডিজাইন একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হয় বা বিবেচনা করা যায় সেইভাবে ডিজাইন করা হয় এই কথাটি উনি এখানে বুঝাতে চেয়েছেন শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যেতে চাই পরের আলোচনায় সেটা হচ্ছে প্লাগ এবং স্নাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার প্লাগ গেজের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব গঠন কাঠামো এবং ব্যবহার প্লাগ গ্যাস প্লাগের আকারে ব্যবহার করা হয় এজন্য নাম প্লাগ গ্যাস এটি প্রতিস্থাপনযোগ্য অর্থাৎ এর গায়ে পিন থাকবে এবং বডির সঙ্গে কলেট আকারে দ্রুব আবদ্ধ করা যেতে পারে মরিচা রোধী এবং ক্ষয়রোধী হাই গ্রেড টুলিস্টের দ্বারা তৈরি হয়ে থাকে গো প্রান্তে এবং নর্থ গো প্রান্তে প্রিন্ট থাকে কখনো কখনো সবুজ রং এবং লাল রঙের আকারে গো প্রান্ত এবং নর্থ গো প্রান্তে দেখা লেখা থাকতে পারে গোপ্রান্ত ব্যবহার যখন তৈরি করা হয় সেই সময় গোপ্রান্তের ব্যাস একটু কম থাকবে কিন্তু দৈর্ঘ্য এবং প্রশস্ত আপনার কিন্তু বড় থাকবে এটাই হচ্ছে এর কোনো রং বা লেখা না থাকলে আমরা দেখি যেন বুঝতে পারবো ব্যবহারটি হবে হচ্ছে হোল চেক করার জন্য এবং গোপ্রান্ত থেকে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন চেক করতে ব্যবহার করা হবে এবং নো গোপ্রান্ত থেকে minimum metal check condition check করতে ব্যবহার করা হবে স্ন্যাপ গেজের ক্ষেত্রে কিন্তু ঠিক ওই জাতীয় একটি কথা এখানে চলে আসবে সেটা হচ্ছে সি ফ্রেমের সাথে চারটি অ্যানভিল বা জ ব্যবহার করে এই গেজ গঠিত হবে চারটি অ্যানবিল জোড়ায় জোড়ায় কাজ করবে প্রথম জোড়া কি করবে মাপের সর্বোচ্চ সীমা বা টলারেন্সকে নির্দেশ করবে এবং ভিতরের পিছনের বা দ্বিতীয় জোড়া মাপের সর্বনিম্ন টলারেন্সকে নির্দেশ করবে এই গ্যাসগুলি ক্ষয়রোধী টুল স্টিল দ্বারা তৈরি হয়ে থাকে এবং এগুলি fixed limit adjustable limit combined limit double ended dial threaded বিভিন্ন প্রকারের হতে পারে ইন্সপেকশন কাজে তো অবশ্যই ব্যবহার করা হবে যেটা বারবার গেজের ক্ষেত্রে বলা হয় এবং সেই উদ্দেশ্যেই তৈরি করা হয় কিন্তু সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসের ডায় এবং নন সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসের প্রস্থ চেক করতে মূলত ব্যবহার করে চেক করে কি করে একটি মাত্র সিদ্ধান্ত দেয় নির্ধারিত টলারেন্স সীমার মধ্যে আছে কি নেই আর স্ন্যাপগেজের একটি দারুণ বৈশিষ্ট্য যে একবার মাত্র এর মধ্য দিয়ে জয়গুলোর মধ্য দিয়ে যদি আমি বস্তুটিকে চালিয়ে দেই তাহলে গোটা চেকিং কাজটি হয়ে যায় কি করে প্রথম জোড়ার মধ্য দিয়ে যাবে এবং দ্বিতীয় জোড়া এসে ঠেকে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে চেকিংটা হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা একদম শেষ করে ফেললাম প্রশ্নোত্তর পর্বে এসে তোমাদের প্রতি একটি অনুরোধ অনেক কথা বলেছি তোমরা বারবার ভিডিওটি দেখবে অনুধাবন করার চেষ্টা করবে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে এটা প্রত্যাশা করি যত প্রশ্ন থাকুক না কোনো কমেন্টসে লিখে জানাবে আমরা আগামী সেশনে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য বাড়ির কাজটি হচ্ছে এরকম তেইশ ডিগ্রি পাঁচ মিনিট কোন বিশিষ্ট কোনো বস্তুর প্রান্তের মাপ ভার্নিয়ার বিপেল প্রোটেক্টরের সাহায্যে গ্রহণ পদ্ধতি চিত্র ও হিসাব সহ খাতায় বর্ণনা পঁচিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মাপসীমার আউটসাইড ভ্যান্ডার মাইক্রোমিটারের সাহায্যে সাঁত্রিশ দশমিক তিন সাত চার মিলিমিটার মাপ গ্রহণ পদ্ধতি চিত্র হিসাব সহ খাতায় বর্ণনা করে লিখবে এই ক্ষেত্রে একটু বলতে চাই মাইক্রোমিটারগুলো সাধারণত পঁচিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার আকারে মেইন স্কেল বা স্লিপের উপরে দাগাঙ্কন করা থাকে এবং এগুলো এইভাবেই তৈরি হয়ে থাকে তোমরা যখন মাপ নিবেটা দিয়ে তখন কিন্তু পঁচিশ মিলিমিটারটি পূর্বেই আসে এটা ধরেই তোমরা মাপটা নেবে যে মাপটি সরাসরি পাবে সেটা কিন্তু পঁচিশ মিলিমিটার পর থেকে পাবে যেটা পাবে সেটা ধরে নেবে তার আগে পঁচিশ মিলিমিটার আসে পঁচিশ যোগ ইনস্ট্রুমেন্টের সাহায্যে যেটা পাবে সেটা যোগ করলে দেখবে তোমার কাঙ্ক্ষিত মাপটি পেয়ে যাবে এইভাবেই তোমরা মাপটা নিবে এবং এভাবে নেওয়া উচিত আশা করি যখন অনুশীলন করবে ব্যবহারিকভাবে তখন এভাবেই অনুশীলন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমরা এতক্ষণ ধরে সেশনে অংশগ্রহণ করলে মন স্থির রেখে সব কিছু শুনলে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ সম্মানিত সকল ভিউয়ার আপনাদেরকে ধন্যবাদ ভবিষ্যতে এই সেশনটি বারবার দেখার অনুরোধ করছি এবং তার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার পুনঃসংগ্রহ জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী সেশনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সেশনটি এখানে শেষ করছি